একটি আমাদের যেহেতু আমরা বামনগলা থেকে এসেছি বামনগলার উপরে একটি গান গেয়ে মাতৃভূমির প্রতি শ্রদ্ধা কারণ আমাদের বামনগলার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি বামনগলার উপরে গান গেয়ে শোনাচ্ছি মঞ্চে উপস্থিত আছে হিতেশ্বর রায় এবং তার মা অর্থাৎ নিরলা রায় हो আছে না আনারসের আছে বাগান পাকুয়াহাটের বিখ্যাত পান গবরাপুরীর বাউল মেলা বিভটির ভাই কালী মেলা চাইতলার টুসু মেলা ঘুরিয়া ফিরিয়া দেখিয়া যান রে একবার বাউল ভালা হাসিয়া যান ঘুরিয়া ফিরিয়া Baby भगवान